যে কিছু জানে না সে তো মানতে পারে না যে কিছু জানে না সে তো মানতে পারে না কেমন করে এলেম সারা না চাঁদ দিবে রব্বানা যে কিছু জানে না সে তো মানতে পারে না যে কিছু জানে না সে তো মানতে পারে না কোরআন হাদিস হাতে ধরো আল্লাহর নামে শুরু করো কোরআন হাদিস হাতে ধরো আল্লাহর নামে শুরু করো তিনের জ্ঞান হাসিল করে জীবন করো উজালা যে কিছু জানে না সে তো মানতে পারে না যে কিছু জানে না সে তো মানতে পারে না তিনি এলেম তালাশ করা করেছে ফর আল্লাহ তালা তিনি এলেম তালাশ করা করেছে ফর জাল্লা তালা কেন রে তুই রইলি পরে একটু বেবে দেখলি না কেন রে তুই রইলি পরে একটু বেবে দেখলি না বাঁচতে চাইলে এই দুনিয়ায় শিক্ষা ছাড়া গতি নাই বাঁচতে চাইলে দুনিয়ায় শিক্ষা ছাড়া গতি নাই শিখতে হইলে তাবলি গেরি পিছু কেন ধারণা যে কিছু জানে না সে তো মানতে পারে না যে কিছু জানে না সে তো মানতে পারে না শিক্ষার কোনো বয়স নাই চলো সবাই শিখতে যায় শিক্ষার কর বয়স নাই চল সবাই শিখতে যায় মরণ আসলে তো কোনো কিন্তু উপায় কিছু থাকবে না যে কিছু জানে না সে তো মানতে পারে না যে কিছু জানে না সে তো মানতে পারে না ওজন আমাদের শিখতে সময় লাগাও গে ওজন আমাদের শিখতে সময় লাগাও তা বলি গে ইহার চেয়ে সহজ রাস্তার তো কবু পাইবি না সে কিছু জানে না সে তো মানতে পারে না সে কিছু জানে না সে তো মানতে পারে না